আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশুলি ঘ্যাট দেখুন কি করে করছি কড়া বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে একটু চিংড়ি মাছটা দিয়ে দেবো তেলেতে তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাছে রেখে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দেখি চিংড়ি মাছে কত জল দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে তুললাম না এখানে আদা দিয়ে কাঁচা লঙ্কা আছে দেড় চামচ দিলাম চিংড়ি মাছ দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর সেন্ট বেরোচ্ছে মশলার মশলাটা কষানো হয়ে গেছে যেমন গাড়ি তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দেবো আনাজগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে লাউ সিম মূলো বেগুন ফুলকপি কড়াইশুটি সব দিয়ে আছে একসাথে দিয়ে ঘ্যাট করব আমি কিন্তু সবজিগুলো ভাজিনি আমি কাঁচাই রান্না করছি পাঁচ মিশলি ঘাটটা রুটির সাথে ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে এটা কিন্তু আলু দিয়েছি দেখুন লম্বা লম্বা করে আলু কেটে দিয়েছি এর মধ্যে বড়ি দিতে পারেন বড়ি দিলেও ভালো লাগবে ছোট ডালে বড়ি হোক বা বড় ডালে বড়ি বিউলির ডালে একটু নুন দিচ্ছি এক চামচ নুন দিচ্ছি আমি আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন জিনিস হলুদ দিচ্ছি এক চামচ আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছেন তারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঢাকা দিয়ে দিয়ে পৌঁছে নেবো এবার আমি জল দিয়ে দেবো দেখুন কষানো মতন হয়ে গেছে গরম জল দিচ্ছি উষ্ণ গরম জল আমি দিচ্ছি তারপর আমি চাপা দিয়ে দেবো আপনাদের পরিমাণ মতন আপনারা জল দেবেন যেমন জিনিস সেরকম জল দেবেন ধরুন আমাদের বেগুন গাছে বেগুন হয়েছে কি সুন্দর ননি বেগুন বলে এগুলো এগুলো কালো বেগুন দেখুন ফুলকপি গাছ বসানো হয়েছে এখনও ফুলকপি হয়নি এই দেখুন শশা গাছে শশা এসেছে শিম গাছে শিম ধরেছে ধনে পাতা কটা ধনে পাতা তুলে নেবো তরকারিতে দেওয়ার জন্য কটা কেটে নিচ্ছি ধনে পাতাগুলো বড় বড় হয়ে গেছে তো এই কটা তুলেছি আর তুলব না সুন্দর গলে গেছে আর একটু হবে একটু ঘেটে ঘেটে দিলে তরকারিটা গাঢ় হয়ে যাবে তরকারিটা ফোড়ন দেবো একটু আগে এটা করে দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি এই যে একটু জিরে ফোড়ন দিচ্ছি জিরে আর একটু রাঁধুনি দেবো একটু রাঁধুনি দিচ্ছি পাঁচ মিনিট ঘ্যাটেরটা একটু রাঁধুনি আর জিরে ফোড়ন দিলে খুব ভালো লাগছে এবারে আমি start with it. প্রচুর হাওয়া দিচ্ছে তো হাওয়াতে পুরো একদম কাপটা এদিকেই চলে আসছিল একটুখানি হাতে লেগে যাচ্ছিল ধনে পাতা দিয়ে দিয়েছি আমি একদম কত সুন্দর ঘাটা ঘাটা করে দিচ্ছি একটু গোটা গোটাও রয়েছে আবার একটু ঘেটে ঘেটেও রয়েছে একটু চিনি দিচ্ছি পানি মিশলি ঘাটে একটু চিনি দিলে বেশ খুব ভালো লাগে খেতে অল্প একটু চিনি দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই চিনি দিলে বেশ টেস্টটা খুব ভালো হয় খেতে খুব ভালো স্বাদ হয় আপনারা না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এরকম ঝোল রাখছি আপনার চাইলে একটু টানাতে পারেন এবার আমি নাম দেবো সব সেদ্ধ হয়ে গেছে মেলো টুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি তবেটা নামিয়ে দিয়েছি পাঁচ মিশালি ঘ্যাট এরকম আপনারা ঘরে করে খাবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এরকম খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এটা রুটি ভাত সবার সাথেই ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন